একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে না সেই ছবিখান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে ছাড়ো না তোমার ঘরে বসত করে কয়জনা भैया बगल हाथ पुछ जाए थोड़ा